হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো ক্রোম ব্রাউজারে অনেক সময় একটা জিমেল দেওয়া থাকলে সেটিকে ডিফল্ট জিমেল বানানো যায় না তো এই ডিফল্ট জিমেলটা কিভাবে বানাবেন সেটা আজকে দেখাবো তো চলো আজকে আমরা পদ্মায় চলে যাই এবং দেখি কিভাবে আমরা একটি জিমেলকে ডিফল্ট ক্রোমের জন্য ডিফল্ট জিমেল হিসাবে বানাবো আমার একটি সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে আমার যখন ক্রোমে ঢুকতেছি এখানে যে লোগোটা আছে বা যে ইউজারটা রয়েছে সেটি যে ডিফল্ট যেটি সেটি হচ্ছে এইটা তো আমি চাচ্ছি আমার এটা হোক ডিফল্ট কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি ডিফল্ট হচ্ছে না কিন্তু ডিফল্ট লেখা আছে দেখেন এইটা তো আমি যখন নতুন এটা নিয়ে আসলাম আসার পর নতুন ট্যাব খোলার সঙ্গে আবার এটা আসতেছে তো আমার এটা সমস্যা এখন আমরা কিভাবে ডিফল্ট করব সেটি দেখতে দেখাবো তো দেখো এখানে আসার পর আপনাকে সাইন আউট অল অ্যাকাউন্টে করে দিতে হবে এরপর দেখুন আপনার যেটা ডিফল্ট রাখতে চান সেটাকে প্রথমে সাইন ইন করতে হবে এখানে একটা আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন এখানে একটা কথা হচ্ছে গুগলে যেটা প্রথমে আপনারা লগ করবেন সেটি ডিফল্ট হয়ে যাবে তো এরপর আমরা এটিও লগ ইন করবো তো সাইন ইন ক্লিক করব নেক্সট নেক্সট দেখুন এটা হলো তো এখন আমরা দেখব ডিফল্ট কোনটা হলো এখানে ক্লিক করব দেখুন আমাদের ডিফল্ট ওকে আবারও এই দেখুন ডিফল্ট এই যে এটাই আসতেছে তো এখন কিন্তু ডিফল্ট লেখা আসতেছে দেখেন কোনটাতে এটাতে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনাদের জিমেলকে ডিফল্টে নিয়ে আসবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও আপনি যদি এই পাশের দুইটা ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এরপর রয়েছে দুটি চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য